দিক থেকে মাগরিব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বলে আমরা একেবারে পূর্বের লাস্ট স্টেশনে কি কেউ গিয়েছি গেছেন নাকি আপনারা আবার পশ্চিমের লাস্ট স্টেশনে কি আমরা গেছি আমি যাই না আপনারা যেতে পারেন আমরা যাই নাই আমাদের এই পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত ভ্যাগান্সি যত ব্লান্ড যত খালি জায়গা আছে এই খালি জায়গাতে যদি দামি জিনিসগুলো ভরপুর করে দেওয়া হয় পরিপূর্ণ করে দেওয়া হয় আগার আরস তপ খরস ফরস তৎ আরস আর জমির থেকে নিয়ে আল্লাহর আরস পর্যন্ত পুর দেড়হাম দিনার মানে পুরাই দেবে দেড়হাম মানে রৌপ্য মুদ্র দিনার মানে স্বর্ণ মুদ্র জমিন থেকে নিয়ে খরস মানে কি বিছানা জমিন জমিন থেকে নিয়ে আরস পর্যন্ত এটা কি চারটিখানি কথা পৃথিবী বয়স হলো চারশো ষাট কোটি বছর কত কোটি চারশত ষাট কোটি বছর পৃথিবী বয়স আর আদম নবী থেকে আবাদ হয়েছে সাড়ে দশ হাজার বছর পৃথিবীর বয়সটা চারশো ষাট কোটি বছর পৃথিবীর আয়তন উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গমালের বিশাল পৃথিবী তাও পৃথিবীর তিন ভাগের দুই ভাগে পানি সত্তর ভাগ হলো জলরাশি তিরিশ ভাগ হলো স্থলভাগ এই স্থলভাগের কয় জায়গায় আমরা গেছি এক প্রশান্ত মহাসাগরের খবরে তো আমাদের নাই আল্লাহ আকবর বলে সত্তর ভাগে পানি তিরিশ ভাগ স্থল ভাগ এই পৃথিবী এই পৃথিবীটাই তো আমরা ঘুরতে পারি নাই পুরো বাংলাদেশে তো আমরা অনেক আছি বাংলাদেশটার খবর নাই ঠিক কিনা বলেন আল্লাহর মেহরবানি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের যাওয়া হয়েছে কোনো আর বাদ নাই প্রত্যেক জেলায় আল্লাহর মেহরবানে আমরা গিয়েছি এইরকম বাংলাদেশ না এক বাংলাদেশের এরকম ছাব্বিশটা বাংলাদেশের সমান হলো ভারত পঞ্চাশটা বাংলাদেশের সমান লন্ডন এরকম একশো বাষট্টিটা বাংলাদেশের সমান হলো রাশিয়া কি রাশিয়া সেই তুলনায় পৃথিবী উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ মাইলের বিশাল এই পৃথিবী পৃথিবী থেকে খরস মানে জমিন জমিন থেকে আরস আরসটা কত দূর একটু খালি হিসাবটা দিই আপনাদের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আমাদের মাথার উপর সূর্যটা সুমান বললেন নাকি রাগ করছে বিরানি আছে ভয় নাই কত লক্ষ গুণ একটু হিসাব করেন যে এরকম তেরোটা লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকাই দিলেও জায়গা খালি থাকে সোমানুল্লাহ খালি স্থল ভাগলা না আরবে সত্তর ভাগ জলরাশি আছে পানি ওইটা সহ এরকম তেরো লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য সূর্যটাই মনে হয় সবচেয়ে বড় সৌরজগতের মধ্যে বলা হয়েছে তিনশো কোটি নক্ষত্র আছে তার মধ্যে ছোট্ট নক্ষত্রটার নাম সূর্য এটার অবস্থা এরকম তাহলে বাকি দুই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা জানি কত বড় জানে কি সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় একটা তারকা তার নাম Betelgeuse star Betelgeuse তারকা আল্লাহ আকবার বলেন কি অবাক করার মতো এর চেয়ে সূর্য থেকে বড় বেটল জিয়াস তারকা তার চেয়ে আরো বড় গ্যালাক্সি গ্যালাক্সির চেয়ে আরো বড় মিল্কি ওয়ে এর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলের সব সূর্য নক্ষত্র দিলে ছোট বাচ্চারা চকলেট খাওয়ার পরে শেষে যেমন পাতলা হয়ে যায় না ওই রকম পাতলা হয়ে বের হবে এরকম কুটি সূর্য যদি ব্ল্যাক হোল্ডের ভিতরে ঢুকাই দেওয়া হয় তাহলে মেশিন দিয়ে বের করবে পাতলা চকলেটের মতো সব গ্রহ নক্ষত্র গুলো হোল্ডের দিকে যাচ্ছে এর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় হলো প্রথম আকাশ তার চেয়ে আরো বড় হলো দ্বিতীয় আকাশ তার চেয়ে আরো বড় তৃতীয় আকাশ তার চেয়ে আরো বড় চতুর্থ আকাশ চতুর্থ আকাশ যতটা মোটা পুরো তার চেয়ে আরো বেশি হলো পঞ্চম আকাশ পঞ্চম আকাশের চেয়ে আরো বড় ষষ্ঠ আকাশ ষষ্ঠ আকাশের চেয়ে আরো বড় সপ্তম আকাশ সাত আকাশের পর হলো সিদ্ধাতুল সিদ্ধাতুর সিদ্ধাতুল মুন্তাহাটা কত বড় আল্লাহ বলেন ইন্দাহা সিদ্ধাতুল ইন্দাহা সিদ্ধাতুল যে সিদ্ধাতুল মুন্তাহাটা কত বড় হিসাব মিলাইতে পারে না এরকম কোটি কোটি সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র Neptune Pluto galaxy milky way nova supernova proxima centauri andromeda galaxy সাত আকাশ সবগুলো মিলে যদি সিদ্ধার্থের মন্তার মাঝখানে রাখা হয় তাহলে মনে হবে সাহারা মরুমুর মধ্যে একটা আংটি রেখে দেওয়া হয়েছে আল্লাহ আকবর বলে এর চেয়ে আরো বড় আরো বড় আরো বড় হলো আরো বড় সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এই সত্তর হাজার নূরের পর্দার পর হলো আল্লাহ পাকের আর সে আজিমের সীমানা শুরু সোহান্না বলেন لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش ما شاء الله الله أكبر بلد وسع كرسيه السماوات والأرض আর সে আজিমের উপর আল্লাহর কুর্সি বসা তার মানে এই নয় যে আল্লাহ কুরসির উপর বসে আছেন আল্লাহর জন্য ইসলাম নির্ধারণ করা যাবে না আল্লাহ তাবারা খাওয়া আনিল জিহাদ হুদুদ এগুলো থেকে আল্লাহ পবিত্র এই কথা বললাম ওই নিয়ে জমিন পর্যন্ত পুরাটাই যদি স্বর্ণ আর রৌপ্য মুদ্রা দিয়ে ভরে দেওয়া হয় এইরকম সম্পদ একদিক পূর্ব পশ্চিমে একদিক এই যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর তারপরে উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর আছে না অ্যান্টার্কটিকা মহাসাগর আছে না এই যে এত বড় বড় সাবাত আবহরিন সাতটা মহাসাগর কুল্লাউ মিদাদান কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আল্লাহু আকবার এরকম সব সাগরের ভিতরে যত মণি মুক্তা জৌহার যত দামি জিনিস আছে সবগুলো উঠায় আনে বিশাল পাহাড় বানা আছে এই সম্পদ একদিক আর এক তরব হো মেরে সাইয়েদে আবরার আরেক দিকে হলো আমার নবীজি হয় নাই আরো জোরে এই সমস্ত সম্পদ যা বললাম এতক্ষণ এগুলো একদিক আরেকদিকে কি আমার নবীজি ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীকে বলা হলো আপনাকে যদি বলা হয় এই সম্পদ একদিক আর আমার নবীজি একদিক আপনি নেবেন কোনটা উনি বলছেন মাই মিসকিন কো পৌঁছলে আমার মতো মিসকিনকে যদি তুমি পৌঁছো মানে জিজ্ঞেস করো জানতে চাও যে তুমি নিবে কোনটা সম্পদ নাকি আমার নবী সে বলছে এই সম্পদের তুলনায় আমার নবী তো কখনো প্রশ্নই আসে না তাহলে কি নবী যেহেতু না তাহলে কি বলে আমার নবী দেড় হাজার বছর আগে যে জুতা পড়তেন জুতা জুতা মোবারক সুমান্না বলে যে জুতা মোবারক পড়তেন সেই জুতা মোবারকের তলার নিচে কত ধুলাবালি লাগে ওর একটি ধুলিকণা যদি এক ধুলিকণা যদি এক পাল্লা দেওয়া হয় আর গোটা সম্পদ একদিকে আর যদি বলা হয় তুমি নেবে কোনটি বলে মাই সোর আমি পা দিয়ে লালঠি মেরে গোটা সম্পদ আমি ফেলে দিব আমার নবীর স্যান্ডেল মোবারকের সুতা মোবারকের তলায় যে ধুলিকণাটা আছে ওইটা আমি তুলে নিয়ে দুই টোটের মাঝখানে চুমু আমি আমার মাথায় তুলে নেব